আছে করার জন্য বানাই নাই মারামারি করার জন্য বানাই নাই সন্ত্রাসী পঞ্চঙ্গিবাদী বোমাবাদি করার জন্য বানাই নাই এখন বলেন হুজুর কেন আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ মানুষ এবং জিন জিনজা থেকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় গোলামি কেন করবেন জানেন বাড়ির পাশে আলু খেত আলু লাগাইলে ঘরে আলু আসবে দান লাগাইলে দান আসবে কিছু না লাগাইলে কিছু আসবে না এই দুনিয়াটা হলো দুনিয়া হাজরা কোন আহারা এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত স্বরূপ বন্ধুরে আমার ও এই দুনিয়া আপনি যা করবেন হাসরের ময়দানে আপনি তাই পাবেন এই দুনিয়ায় যারা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল তোমাকে এই জাযা দিয়ে দিবেন মন্দ কাজ করলে এটার প্রতিফল দিয়ে দিবে জবানটা খুলে বলো হিসাব জগনের মালিককে এই আমাদের মালিনা জুড়ে বলো না কে হাই টঙ্গের ঘাটের বাবা দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে দশ দিন না গেলে বেতন মালিকে কাটটা দেয় জিজ্ঞেস করলাম বেতন কাটলেন কেন ভাই তারা হাজিরা নিয়ে এসেছে দশ দিন এই জন্য মালিকে মালিকানা পাইয়া দশ দিনের বেতন কাটতে নিল অথচ আল্লাহ কিন্তু আমরা যে বান্দা বানাইছে আল্লাহ আমরা হাজিরা দিছে টাইম বাইন্দা দিছে এই টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই হাজিরা কিন্তু আমরা অনেকে এক সপ্তাহ দেই না অনেকে এক মাস ধরে দেই না দুনিয়ার বান্দা সবার একটু ক্ষমতা পাই নাই না গেলে বেতন কাটতে কিন্তু আমার আল্লাহ তুমি যে আল্লাহর হাজিরা দেওয়া বন্ধ করছো ইচ্ছে করলে একটা মাছের কাটা গলায় লাগাইয়া আর আল্লাহ ধরা অনেক শক্ত নিশ্চয় আল্লাহ ধরা অনেক শক্ত এই আল্লাহকে আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া নিশ্চয় আমার আল্লাহ তিনি যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক আল্লাহকে বান্দা আমি করে বড় মায়া ফিরে বানাইলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়া রাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ হে মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরায় রাখতে হবে একমাত্র দুনিয়া হাই দুনিয়া হাই দুনিয়া হাই বন্ধু হাই বান্ধবী শুধু দুনিয়া ইমানদার বলে দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় আর আমি আপনি মনে করি দুনিয়াটা হলো বালাখানা ইমানদার মনে করি দুনিয়াটা তুচ্ছ বড় গরুর মতো আকিরাতটা শ্রেষ্ঠ কুলের মতো বলেন যুবক এই যুবক এখনো সময় আছে সোজা হয়ে যান রাসুল বলছেন যৌবনে যার ইবাদত বেশি তার জীবনে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিনের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখবেন আর যেই লোকটার মন মসজিদে পড়ে থাকে এই লোকটার জন্য আল্লাহ পাক আর সে আজিনের ছায়ার ব্যবস্থা করবে আমরা সেই ছায়া চাই কি চাই না রাসুল বললেন বে নামাজের জন্য কবরে তিনটা শাস্তি হবে জোরে বলুন কয়টা নাম্বার ওয়ান বেনামাজের জন্য ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই পাশে চলে যাবে বেনামাজিকে এইভাবে সে এমন জুড়ে চাপা মারবে কিসের এমপি কিসের মন্ত্রী কিসের রাষ্ট্রপতি কিসের তাহিনি তাহিনি বাতিল এমন চাপা মারবে হাড্ডি গুলা ঘুরা বাড়ায় ফেলবে রাসুল বলেন ওই মুহূর্তে ওই লোকটা এমন একটা চিৎকার মারবে ওই চিৎকার যদি মানুষের কানে এক সেকেন্ডের জন্য লাগতো ওই মানুষের কানের পর্দা ফেটে রক্তকরণ হয়ে লোকটা মারা যেত রাসুল বলেন চতুষ পর্যন্ত যারা তারা কবর আজামের আওয়াজ শুনে বাঁচাও গরু ছাগল শুনতে পায় এদের জবান যদি থাকত আপনার বাড়ির গরুর জবান যদি থাকত তাহলে আমাদের বাড়িতে এই শত্রু তুমি যে সুদ খাইতেছ কবরে যাও মান সাইজ করব এক সাহাবি পর্যন্ত চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত কবর আজাবের আওয়াজ শুনতে পায় মানুষ শুনতে পায় না কেন বলেন যদি কবর আওয়াজ মানুষ শুনত তাইলে মানুষের কানের পর্দা থেকে বেহুশ হয়ে মারা যায় তাহলে আমার কথা কি বুঝতেছেন আপনারা তাহলে কবর আজাব কি সত্য না মিথ্যা যুবক ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের মধ্যে দুইটা কারণে বেশি শাস্তি হবে এক নম্বর চুগলখোর যেমন আমি এই টঙ্গির গান আসছি বহুত মোনাফিক দোকানে বয়া বয়া কইছে তাহির আইতাছে নাসিন আইতাছে গান গাউনের আইতাছে চুগল খুলগুলো সমাজের সবচাইতে বড় শত্রু এই মোনাফিক গুলো সবচাইতে বড় শত্রু আমার বিরুদ্ধে কথা বলতেছে আমার সামনে আয়া সেলফি তুলতেছে এই মুনাফিকদের কারণে সমাজের মধ্যে অশান্তি এই মুনাফিকদের কারণে গৃহযুদ্ধ কথা বলেন মুনাফিক আছে না নাই إن المنافقين في الدرك الأسفل من النار মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে রাসুল কবরের পাশ দিয়ে হাইটা দেখতেছে হঠাৎ করে দেখতেছে দুইটা কবর আজাদ করছে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো ধরে আসে না নাই নবীর ক্ষমতা দিছে গাড়া আল্লাহ দিলে আমরা বাপ দাদার কোন অসুবিধা আছে দুইটা কবর পার দিয়ে দেয় রসুল বলছে দুইটা খেজুর ডাল নিয়ে আসো দুইটা কবরের মধ্যে রসুল দুইটা গাছের ডাল লাগাই দিলেন সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন ডালগুলো কবরে লামাইলেন রাসুল বলেন আমি দেখতেছি দুইটা কবর আজাদ হইতেছে এই ডালগুলো লাগাইছি যতদিন ডালগুলো কাঁচা থাকবে ততদিন ভালো আল্লাহ জিকির করবে ততদিন পর্যন্ত এই কবর আজাব আল্লাহ হালকা করে দিবেন আরো কেমনি আমরা তো সেটা কথা দল কথার মধ্যে আছে আর জুড়ে ডাক দিকে কেন বেশি কারণে না স্বাভাবিক দুইটা নাম্বার এক লোক করি আর এক কবরের লোক না মানে অর্জন করতো না বাংলাদেশে বহুত লোক আছে যে কাজগুলো মানুষ হাসতে হাসতে করে রসুল বলেন হাসতে হাসতে কিন্তু ইমান চলে যাবে এই জন্য কথা বলতে সাবধান দুটি জিনিস ফিরে আনা যায় না একটা হলো ধনুক থেকে তীর ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পর বলে বাবা তুমি আমার ফ্রেন্ড লাগো আসো আসবে আর একটা হলো কথা একবার বের করছি শেষ আর ফিরে আসবে আসবে আর একটা কবরে প্রস্তাব করে পানি মতো না এখানে তিনটা জিনিস লক্ষ্য করবেন একটা হলো আমার নবী কি কবর নিচে না উপরে আমার নবী দেখছে আজাদ চলতেছে এটা হলো বর্তমান এটা কি এছাড়া কি এটা কি দুই নম্বর আমার নবী বললেন এই ডালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আঘাত হবে না এটা ভবিষ্যৎ ওই কবর মানুষটা প্রস্তাব দিলে হাঁটি নিত না তদুপরি কর্ত পাস্ট অতীত তার মানে এই জায়গা থেকে যারা জ্ঞানী তারা বুঝবো আমার নবী কেমন জিনিস আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিয়েছেন রসুল সব কিছু জানেন জবানটা বলুন রসুলকে জানিয়েছেন কে আর ডানে বানে যাওয়া যাবে না আর বেশিক্ষণ নয় আমি আমার নারী আপনার নারী রহমাতুল্লিল বলেন হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত ইয়া রাসূলুল্লাহ আগুন ঢুকিয়ে দেওয়া হবে তিন কি তিন নম্বর হলো এই কবরের ভিতরে একটা সর্প দেওয়া হবে একটা সাপ দিয়ে দেওয়া হবে এই সাপে তাকে দংশন করে একবার রাস্তায় নামত বানাইয়া পালাইব জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না আর যদি আপনি হইতে পারেন রাসুল বলেন ইমানদার বলে কথার কথা একটা কথা বলে দিয়ে যাই টঙ্গির ঘাটের কথা বলতেছি এই টঙ্গির ঘাট ঘরের দরজায় আজরাইল আসবে আইসা আপনার আজরাইল সালাম দিবে সালাম দিয়ে ভিতরে ঢুকবে আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলো আশ্রয় দিবে আপনি একটু গুম গুম ভাব আসবে এরপরে আপনার কানের মধ্যে আজরাইলের মুখটা লাগাইয়া আপনার ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তোমার সময় আর কিছুক্ষণ বাকি আছে তোমার আমি তার মতো দুনিয়া থেকে নিয়ে যাব এবার ডাক দিয়ে বলে তাড়াতাড়ি আপনি নিয়ে যান কোনো অসুবিধা নাই কারণ আমার আল্লাহ সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়ার সুলাল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়ার সুলাল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ বলো কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও অবার যেহে আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়ার রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়ার রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এ আমার যুব ইমানদারকে আজরাইল বলবে ইমানদার ও আল্লাহর বান্দা তোমার মুখ দিয়ে আমি রুহুটা নিয়ে যাব ইমানদার বললেন না না এই রুহু দিয়ে আমি এই রুহু এই মুখ দিয়ে আমি রুহু নিতে দিতাম না কেন এই জবান দিয়ে আমার আল্লাহর জিকির করি জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এরপর আদাই বলে ও আল্লাহর বান্দা তোমার কান দিয়ে রুহু নিব ইমানদার বলবে না না এই কান দিয়ে রুহু দেওয়া যাবে না এরপর বলতেছে তোমার চোখ দিয়ে আমি রুহু নিয়ে যাব ইমানদার বলতেছে না না না এই চোখ দিয়ে আমি রুহু নিতে দিব না আজরাইল আমার আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ আমার টঙ্গিনি কাকেরা বাবা জবানটা খুলে বলো না আল্লাহ আওয়াজে মানি না জবানটা খুলে বলো আল্লাহ মানি না জুড়ে বলো আল্লাহ আমার দয়াল নামে দিলাম কুষাণে আমার দয়াল নামে এত মধু আমরা রে কইলাছে যাদব দেখা দিয়া তুলে নিয়া দেখা দিয়া নিবা মনের বেদনা আমার মন গাছের দেওয়ানা তোমার পাইবার আসে ঘুরতেছি বা গলের বেশে আইরে দেখা দিয়া তুলে নিয়া দেখা দিয়া নিবার মনের বেদনা আমার মন গো ইয়াসের আমার দয়াল নামে দয়াল নামে এত মদ খাইলে মদ পড়াই না আমার মন গাছের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বলবেন না আপনারা বলেন এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোরের কথা আপনারা না আমি আল্লাহ লাগবে তোমার হাতের কালোর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাসাল্লাহ ইশিকে রাসুল ইশিকে খোদা কোরআনে বলে আমার জীবন দ্বন্দ্ব হইত নবীরে পাইলে রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রসিক মরণে জম্পা পাইল মোর নবীর প্রেমে রসিক মরণে জম্পা পাইল মোর নবীর প্রেমে ওয়াইস করুনি মত প্রেমকে মহলা বানা বাবা রে মাশাল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন দন্ড ওই দন্ড বীরে পাইলে মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ না মানসর হল্লাস পাগল হইয়া পাইল মাওলা রে পাগল টুলে শিরোমণি সব লোকে জানে মশাল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলান মাহিলে তাহিরের জীবন দ্বন্দ্ব হইত নবীর পাইলে মশাল্লাহ আল্লাহ আমরা জীব যাইবাই অন্তর বইরা কহিল আমি জানি আমি বুঝি গো নামে আছে কত জানা মাসাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতে চাইলে ছিল না কোনদিন আসছিল খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি টঙ্গি ঘাট বাসি বেথার পাহাড় বলা হয় আমার বাপ মানি প্রেম প্রেম মানি মনিবের দিদা ঠিক কিনা বলো আমরা কানের পাগল না আমরা প্রেমের পাগল একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব এই দেশের মানুষের ইমানকে লুণ্ঠন করার জন্য অনেক মানুষ ছড়ে পরে কৌশলে ছদ্মবেশে চুক্তির মাধ্যমে টাকার প্রলোভনে ফেলে দিয়ে আপনার সমাজের শিয়াবাদকে প্রচার করার ভিন্ন প্রচেষ্টা করা হচ্ছে এবং খাওয়ালদিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ ষড়যন্ত্র করছে আহলে সুন্নাতল জামাতকে সাজা থাকতে হবে আমাদের পূর্ববর্তী আকাবের আহলে সুন্না এবং পূর্ববর্তী ইমানগণ যেই ভাই আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই ভাই আমরা ঈদের করবো শিয়া আমাদের যেন বাংলার জমিনে হবে না পরিষ্কার কথা আমরা নবীর যারা ভালোবাসি আপিদার ক্ষেত্রে খুব কঠিন আমরা তাও ঠিক আছে ঠিক আছে আল্লাহ জয় গান আরো জয় আকবার আমরা নবীকে ভালোবাসি নাকি কত পার্সেন্ট আমরা নবীকে ভালোবাসি নবীর শান শুনলে আমাদের ভালো লাগে আমরা কোরআনকে ভালোবাসি কোরআন তেলাবাস শুনলে ভালো লাগে আমরা ইসলামকে ভালোবাসি ইসলামের পক্ষে দরদ মাকে কণ্ঠ করে আমাদের ভালো লাগে আমরা উলি আল্লাহকে ভালোবাসি উলি আল্লাহ শান শুনলে আমাদের ভালো লাগে আমরা জিকিরকে ভালোবাসি জিকির করলে আমাদের মনে প্রশান্তি লাগে কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহ বিরুদ্ধে কথা বলবে ওই সমস্ত বাতিলদের জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বদ্ধপরিকর কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলবেন হে আজরাইল আল্লাহ বলবেন হে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আমি আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে গিয়ে ধরবে ইমানদারের চোখের সামনে আল্লাহর নাম ধরা হলো ইমানদার যখন আল্লাহর নামটা দেখবে দেখার সাথে সাথে ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে ফানা হয়ে যাবে ফানা হয়ে যাবে ছিঁড়ে যাবে তখন আল্লাহ বলবে হে এই মুহূর্তে রুহুটা নিয়ে যাও তখন রুহুটা সার্জারি হয়ে যাবে মায়ের সন থেকে সন্তান দুধ পান করি যেমন করে ঘুমিয়ে থাকি আজরাইল ইমানদারের রুহুটা নেওয়ার সময় এইভাবে ঘুমিয়ে যাবে ইমানদার সারা পরিমাণ পেট পাবে না এমন বরণ আমরা চাই চাই না আর চাই কি চাই না ইমানদার কবর গেলে শান্তি আসে না নাই ইমানদার যখন কবরে যাবে তখন কবরটার ভিতরে যখন এক মিনিট অ্যালবাম ভিডিও করতে তুমি দিয়ে স্যার মাহফিলের ঈদ মনে করবেন ঈদের দিন যেভাবে নতুন কাপড় পরে মাহফিলে নতুন কাপড় পরবেন ঈদ ঈদের দিন যেভাবে নতুন মাথায় টুপি লাগান মাহফিলে মাথায় টুপি লাগিয়ে আসবেন এই মাহফিল যখন হবে উদু করে আসবেন কথা বলেন ঠিক না বেটে মাহফিল যখন আসবেন বা পবিত্র অবস্থায় আসবেন কথা বলেন ঠিক না বেটি এই মাহফিল গুলার মধ্যে আপনারা যখন আমি দেখি আপনারা যেমন মন চেমনি আসেন মাহফিল আসার সময় আপনারা খুশবু লাগিয়ে আসবেন খুশবু লাগিয়ে আসবেন সুগন্ধি লাগিয়ে আসবেন কি এগুলো দাওয়াত ইসলামের না ঠিক আছে না খুশবু লাগিয়ে আসবে বেশি বেশি দরুশ্বরী পড়বা আমরা সুন্নি যারা আয়ের ভাইকে ভালোবাসি আমরা সুন্নি যারা সকল সাহারায় কারামকে ভালোবাসি আর যারা শিয়া ওরা মৌলারি বিরোধিতা করে যারা বিরোধিতা করে যারা শিয়া ওরা বিরোধিতা করে আর যারা খারিজি তারা মৌলারি বিরোধিতা করে আমরা বাড়িকে মহব্বত করি মহব্বত করি আমরা এলাম মুখ বলতে পারি আমরা এলাম সন্নি আমার যুবক আমার মুরব্বীরা ইমানদারকে যেমন খবরের মধ্যে দিবে আল্লাহ বলে হে পাতলা কাপড় দিয়ে আমার বান্দা কেমনি মাটি করে থাকবি আমার প্রেমিকের জন্য জান্নাত থেকে সুন্দর একটা বিছানা আমার প্রেমিকের নিচে বিছায়া দা কি বিছানা জান্নাত বিছানা সুবহানাল্লাহ কাকে পাখি উড়ে যাবে পিঞ্জর জুড়ে পিঞ্জর এটা কি কবুতর পিঞ্জিরা ইদ্দার হরেলো এটা আসেনি কান পাখি হয়ে যাবে পিঞ্জরাতে ধরা দাবে সবই তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার ঘরে মনার কেন বান্ধ দাদার ঘর রে মনার কেন বান্ধ দাদার ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মনার কেন বান্ধ দাদার ঘর জোরে জোরে কে আল্লাহ আপনার বলা যাবে না ইমানদারের জান্নাতের বিছানা বিছানা দিব কে আল্লাহ ইমানদার জান চাইতে যাইব জায়গা দেখবে আলো দেখা যায় ইমানদার বলে তুমি আলো আলোর জবানটা খুলে যাবে আলো ডাক দিয়ে বলে আমার তুমি চেনো না আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না আমি দুনিয়ার সূর্যের কোনো আলো না আমি কেডা জানানি কই কেডা আমি হইলাম তোমার জীবনের স্বপ্নে কামল আমি দুনিয়া কোনো কৃত্রিম আলো নয় প্রাকৃতিক আলো নয় আমার আমার আল্লাহ আলো বানায় পাঠাইছে আমি কেনা জানি আমি হইলাম তোমার দুনিয়ার সারা জীবনের কোরআন তেলাওয়া وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار عليكم الله وسلم والله إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না পিরিতি শিখায়া এই তাহিরি করি কি অপার এখন বলো করি কি ও জালারে নবরঙ্গের ধরিয়া এখন দয়াল কোথা জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার ভাবনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে করে বলো আল্লাহ আকবার এখন প্রমাণ দিলাম বেনামাজি কবরে তিন শাস্তি কান্না করবে আজাবের কোনো শেষ নাই কিন্তু ইমানদাররা কেমন পর্যন্ত ঘুমায় থাকবে যখন সিঙ্গাপুর দিবে গো এই মাত্র ঘুমাইলাম কেডারে কোটি কোটি বছর পার যাবে ইমানদারের কাছে একটা সেকেন্ড মনে হবে এই জিন্দিগিটা দরকার আছে না নাই রে বাবা এই জিন্দিগিটা যদি হয় তাহলে কথা বলে ইমান আনা লাগবে দুই নম্বর বলেন নেক আমল করা লাগবে আমরা সবাই নে আমল করতে চাই কি চাই না এই জন্য কিছু ওয়াদা আজকে করা লাগবে যুব জীবনে কোনোদিন সুদ খাবেন না সুদ আছে এলাকা সুদ আছে রে এখন তো মহিলারাও লাগা ঠিক নেই দানের উপরে চালের উপরে পেহার উপরে স্বর্ণের উপরে আসেনি বন্দুক রাখে আসেনি এদের কিন্তু একমাত্র শিখাইছে পুরুষটি সমাজের কিছু ওরে বাটপার আছে যেগুলা সুদ খাইয়া বড় লোক গরিব আরো গরিব মহিলাদের কাছে কেউ একটু পাঁচ হাজার টাকা হলো দিন না হাজার কত দিবা কত কম ঠিক এগুলো কি হালাল না হারাম আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন মদকে হারাম করেছেন নেশাকে হারাম করেছেন এই সুদকুর কেনা কেনা সুদ কার ভাগ করেন একটা দিয়ে হাত কুন্ডা লাগছে বুঝছে না এটা বলে যাক অসুবিধা নেই তার কথা একটা মেসি কাপ নিছে না আমি দুদিন আগে এমবাপ্পের চেক দিয়ে রাখছি ঘটনা কিন্তু বাড়ালেই তো যাই হোক কথা সেটা না খেলা একটা পান এটাকে শরীয়ত বানায় না এটা বাহিরে বাহিরে থাকবে এর দিকে আমরা কিছু ওই আনন্দ হসপিটালে এসে দিকে গেছে সারা গেছে এরা কোনো বন্ধু বান্ধবের মধ্যে টিটকারি মিটকারি করো না কোনো কোনো সেভেন আর সেভেন আর তৈরি বন্ধ করে গোড়ায় গোড়ায় কাজ গোলের সমীকরণ কি তারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালকে দেখছি একটা মাতিল কসবা আমার প্যান্ডেল শিক্ষা তিরিশ সেকেন্ড দূরে হইলো এলইডি বড় এলইডি লাগাইছে খেলা দিবার লাগে আমি তাই মাইক দিচ্ছি একটা বিশে খেলা পায়রা জায়গা প্যান্ডেলটা অর্ধেক পরে যখন নয়টা বাজে প্যান্ডেলটা ফুল প্যান্ডেলটা ফুল এরপর আমি আখির মোনাজাত পর্যন্ত করলাম প্যান্ডেলটা ফুল বললাম না মারহাবা আমি তোমার বুঝতে পেরেছি দেখরে তাহিরকে যারা ভালোবাসে তাহিরকে রূপ দেখে ভালোবাসে না তাহির মুখ দিয়ে নবীর কথা বলে এই যে কোলাপান গুলো আছে কেমন খেলাধুলা এজ এ ফান তুচ্ছ বিষয় নবীর মহব্বত শ্রেষ্ঠ বিষয় কথা বলে অনেক শান্তি পাইছি এরপর রাত্রে আড়াইটার সময় আমরা একদম শ্রীহর গাউসিয়া দরবার শরীফে সাড়ে চারটা পর্যন্ত বলে যাইলাম রাস্তায় উঠলাম বাস হয়ে গেল ফজরের আজান দিনের বেলা বাসায় গিয়ে দুই আড়াই ঘন্টা ঘুমায় ব্রাহ্মণবাড়িয়া শহরে মিটিং এ ঢুকলাম মিটিং শেষ করে ডাইরেক্ট আয় হচ্ছে এখানে ঘুমাই নাই নিদ্রা নাই খাওয়ান নাই কিছু নেই এবার আয় হচ্ছি যাই অল্প এভাবে হয় জীবন মতো চলতেই এরপরে আমার মাদিয়ে হয়ে টাইম এরপরে চারটা গেছে গা সাতটা ঠিক করতে যায় আরো সব পৌঁছে জানো সবার পরে তারপর ঘরে কইলাম ওই কোনো রকম ব্যবসা করে সালা আমি আইতাছি তবে কিন্তু ভালো হয়েছে যে খেলাটা শেষ হয়ে গেল সময় যে খেলাটা এখন শুনে ভালো আমি কিছু কথা কম রাখবেন নি নামাজ পড়বেন নি ইনশাল্লাহ পায় না নামাজ পড়বেন নি যেই নামাজ ছুটতে গেছে তৌবা করবেন নি তাহলে তৌবা করবেন নি আচ্ছা দেয় কেমন ভালো আমি না করছি না করলে সঙ্গে হয়ে চলছি আমি তোমাদের মনের মাঝে তুমি সে কথা বলে এটাকে আমার অপরাধ আমি ভালো করে বাংলা কথা বলতে পারি না সেটি নিয়ে ওরা ইউটিউবার ছেড়ে দিবে ব্যবসা করে আচ্ছা, আচ্ছা, কোথায় তুমি তুমি তো মনে হয় আমার বিগত মাফিনে প্রায় বিশটা প্রোগ্রামে নিয়মিত ছিলাম তুমি কি আজকে আসছো তুমি গতকাল গেলা না কেন শোনো তবে শোনো ও আমার নিয়মিত ইউটিউবার কিন্তু গতকাল আমি তাকে না পেয়ে হতাশ হয়েছি যখন আমার নিয়মিত ক্যামেরা দেখে না কোন ভাই আমার কাছে হুজুর বুঝাই করো আর কি তোমার গেছে তোমরা এরকম সুবিধাবাদী হয়েছে তোমরা বিশেষ সময়ে তোমাদের মহব্বত দেখাইতে হবে আজকে তোমার আজকে তোমাকে ছেড়ে দিলাম ভালো থাকবা কাজ করলে মহব্বতের সাথে করবা তবে কিছু আদা করেন আপনারা রাজি আসেননি এক নম্বর নামাজ পড়বেন নি ভাগ করেন এবারে গোড়া খাতে তুলে নবী অলি দুশ্মনেরা কোরআন কাদিয়ানির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন শিয়াবাদের বিরুদ্ধে শিয়াবাদের বিরুদ্ধে বিশ্বের সুবিধা কথা নেশা করা যাবে একমত দুই নেশা করব নেশা করব নেশা করব আচ্ছা, হাত নামা মা বাবার মনে কখনো কষ্ট দিব এই বুড়া মানুষটা ঘরের সৌন্দর্য গাছটা যদি বড় হয়ে যায় গাছটা কাটতো না গাছটা ফল না দিলে তোমার ছায়া দিল ছোটবেলা তুমি ছিল দুর্বল বাবা ছিল সবল তোমার যত্ন করে তুমি হচ্ছে সবল বাবা হচ্ছে দুর্বল তুমিও যত্ন করে ফেলতে আল্লাহ মায়া ঠিক এভাবে আমার আব্বা আমার মায়া করে আর মা বাপকে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত করে নিয়ে ওয়াজ দিতে শুনবা তোমার মতন শ্রোতা আর মাহফিল কমিটি আমার ঠিক তাই কাছে বলি যে আব্বাকে বলেছে লাউনছি বুঝুয়ানছি ঠিক না হতো না এগুলো কাজ হবে যেই ফিরে দেবে মা বাপ লাগবে আমি তো তোর শখ এটা এটা ফিল নাই এটা কলা গাছের জিনিস এটা কি সাপ না এটা পেশা রাগ করলো কেন রাগ করলো কেন যাই হোক এখানে আমি আসছি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি তবে অনুরোধ করে বলবো মাহফিল কমিটিরা সবাই মিলেমিশে থাকবেন আর সন্ন্যতের কোনো আকিদাগত বিষয়ে যদি আলা হজরতকে আমরা ইমাম কেন আলা হজরত মানবেন কারে মানবেন আলা হজরত মানবেন কারে মানবেন এই উপমহাদেশের মধ্যে যখন ব্রিটিশ ব্রিটিশরা এক কথা বলে কথা বলে এই উপমহাদেশে যখন ব্রিটিশরা বারিকটা মৌলবী দিয়া নবীর বিরুদ্ধে লেখনির মাধ্যমে বিদ্বেষ চালাতে শুরু করলো যখন দেড় হাজার কিতাব লেখে ওই বাতিলদের ডাক ভাঙার জবাব দিয়ে সঠিক তাহলে সুন্নাত রূপরেখার সিলেবাস যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন যে যে দলিল গ্রহণ করে আমরা কিতাব লিখি ওয়াজ করি শূন্য বুঝেছি তিনি হলো আমার আহ্বান বোঝায় এই একটা বিশ্ব আমার নবী হলো আশি হাজার আলম আশি হাজার বিশ্বের নবী আশি হাজার আলমের নবী শুধু একটা বিশ্বের নবী না আশি হাজার আলমের নবী এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন আলম বলেন নিজের ক্ষেত্রে আলম বলে নাই আলমিন বলছেন আর নবীর ক্ষেত্রে আমার সান্নাকা ইল্লা আলী আলমিন বলছেন আলম বলেন নাই আল্লাহ আলম বলে নাই আর আপনি একজন বিশ্ব নবী হইতেন নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলতে পারবেন আপনি বিশ্ব নবী বলার কি আপনি বলেন নৌর নবী হায়াতুল নবী সাফাত করেন ওয়ালা নবী কবরের সাথী নবী আর আপনি আছেন বিশ্ব নবী যত ধরনের যত ধরনের নিচু করে কথা বলতে পারে এভাবে তারা নবীর গান নাম তুলে ধরে নবীর ক্ষেত্রে যত সম্মান সুখের শব্দ ব্যবহার করা যায় আমাদের গান না নবীর ক্ষেত্রে বলেন পসিনা মুবারক আমাদের পাও না নবীর ক্ষেত্রে বলেন কদম মুবারক আমাদের কপাল করে কপাল না আপনি বলবেন নবীর ক্ষেত্রে শের মুবারক আর কি বুঝাতে পারছি ওকে আমার কাফন দিস নবীর নাম আমার হারিয়ে গেছে আমার কাফনে দিশি নবীর নাম বলিসে না রে বলিসে না কাফনে দিশি নবীর নাম বলিসে না রে বলিসে না হঠাৎ গেলে মরে হঠাৎ গেলে মরে আমার দিশি নাম না রে না দিশি নাম না রে না কথা কোন ঠিক না খুশি তো খুশি তো খুশি তাহলে আমি কয়টা অর্ডার করছি আপনাদেরকে মা বাপকে কষ্ট দেওয়া যাবে সুদ খাওয়া যাবে নেশা করা যাবে এবং নামাজ ছাড়া যাবে জিকির করা লাগবে নি মা বাপের ভালোবাসা লাগবে নি তারা কারা রাজি আছেন হাত তোলেন নারাই থাকবে নারাই সালাম আহল সুন্নাত জামা কোরআন সুন্নার আলো যদি কোনো মায়ের পাগল থাকে ওই ছেলেটা আমি ভালোবাসি হ্যাঁ। আচ্ছা বলেন তো কেন আমি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আর আমার কোনো সুর নাই আমার চেহারাও নাই গড়িও নাই আমার একটা আছে আমার মার দোয়া এই দোয়ার হয়ে আমি যেখানে যাই আল্লাহ মতো মানা সম্মান করে মানুষ তাহলে আমার থেকে নেই যেখানে যেখানে যাই দিনই হোক রাতে হোক হেলিকপ্টার করে হাক্কা টাক্কা নৌকা ফ্লাইটার রেল লাইন সব দিয়ে আমি যাই আমার মাঝে আপনি আনে শুধু রকেটটা নাকি ঠিক আছে কিন্তু আমি সব জায়গাতে যাই ভাই হাইটটা যাই কথা কথা আমি মার ভালোবাসি এমন যদি দুই মায়ের পাগল তাহে পাঁচটা ছেলের যে একটা সমাজ থাকে এই সমাজটা পাঁচটা ছেলের দ্বারা সমাজটা একদম সোজা হয়ে যাবে কথা এমন পাঁচটা ছেলে যদি থাকো আমি ফয়েজিয়া দরবারে ফয়েজিয়া দরবারে সবক দিয়ে যাবো মুরিদ পেয়ে যাবো বায়াত পেয়ে দিয়ে যাবো যদি রাজি থাকেন সবাই যদি মহব্বত থাকে নবীর প্রতি আমরা মুরিদ হবো দয়াল নবীর হাত মোবারকে বায়াত রাসুল এইরকম কয়েকটা ছেলে যদি থাকেন দয়াল নবীর নামের মহব্বতের উপরে ওয়াদা কইরা আজকে বলবেন আল্লাহ আমি জীবনটা যতদিন থাকবে বাতিলের সঙ্গে আপোষ করব না নবীর বিরুদ্ধে কথা বলবো না মস্তকে আল্লাহ হজরতের উপরে থাকব জীবন দিব কিন্তু ইমান দিব না তাহি হজরে কইসুন মা বাপের বড় মহব্বত করে মা বাপের মহব্বত থাকলে এই দোয়া করলে মাস্টার পাস লাগে না কামেল পাস লাগে না তিন জীবনের উপর যদি মার দোয়া থাকে এই ফোলা আল্লাহ গলি হয়ে যায় যদি তার আকিরা শুদ্ধ থাকে আকিদা বুঝতে গেলে একজন শাইখের দরকার একজন মুর্শিদের দরকার এই জন্য আপনারা যার নয়নের যারে লাগে আমি তোমাদের করি না আমার বাসনা আমার তো আকিদায় সঙ্গীত আমি যখন অ্যাভেলেবল আসতে পারবো বিষয়টা এরকম না চাইলেই আমার